পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর এটি টুঙ্গিপাড়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফর সেখানে কবর জিয়ারত ও মোনাজাত করেন রাষ্ট্রপতি পথে পদ্মা সেতুতে থেমে সময় কাটাতেও দেখা গেছে নতুন রাষ্ট্রপ্রধানকে সোমবার দেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার দিনভর ব্যস্ত সময় পার করা মোহাম্মদ শাহাবুদ্দিন বুধবার রওনা হন টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে বুধবার সকাল সোয়া দশটায় বঙ্গভবন থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যান রাষ্ট্রপতি পথে মাঝ সেতুতে গাড়ি থেকে নেমে গৌরবের এই স্থাপনায় কিছু সময় কাটান তিনি ও তার পরিবার বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি টুঙ্গিপাড়ায় সমাধিস্থলে পৌঁছালে সেখানকার স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতিকে এরপর সমাধিতে ফুল দেন তিনি শ্রদ্ধা জানানোর এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ছিল বিউগলের সুরে সামরিক বাহিনীর সদস্যদের সশস্ত্র সালাম রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও আলাদাভাবে শ্রদ্ধা জানান জাতির পিতার সমাধিতে পরে সেখানকার পরিদর্শন বইতেও নিজের মন্তব্য লিখে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি উপস্থিত সুধীজনদের নিয়ে দোয়া ও মোনাজাতেও অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেবাশিস রায় সময় সংবাদ